এটা হচ্ছে সিকাম সিকাম না গেছে আর দেখো এই যে পেছনে পেছনে প্রক্সিমাল কোলনের এটা হচ্ছে স্পাইরাল কোলন এটা বাইরে থেকে ঘুরতে ঘুরতে ঘুরতে ভিতরে গেছে ভিতর থেকে আবার পেছনে বাইরে থেকে গেছে আর যেহেতু নামগুলো দেখো যেহেতু ইউসেফ লোক না যেটার নাম কি ইউসেফ বোঝা যায় না আচ্ছা, এটা যে জানা ইলেভেনটা দেখো একদম স্ট্রেট লাস্টে এই যে কাঁচা এটা কি স্ট্রেট হয়ে গেছে হ্যাঁ? সাদাটা এটা কি এটা এটা ওর সাথে নাকি না এটা যেজনাম না এটা এটা কালার ভিন্ন হতে পারে অনেক বড় যে জেলাম আর আবার আছে কনফিউশন আছে আবার একটু বলেন ইয়ে আবার একটু এটা কোলন শুরু হয়েছে না